কাঁচা বাদাম ট্রেন্ডিং এ পুরো পাই সাই তাই আর চোখে দেখে তবু কথায় বলে লাই ওয়াই কি দারুণ তোমার পায়ের তোরা ওই পায়ের তোরা দিয়ে আবার বাদাম খেয়েও না কলকাতা তোমার লিস্টটা চেক করে দেখি রিলস বাদাম ভরা কলকাতা ডিস্কো থেকে পপ সব জায়গায় কাঁচা বাদাম বাজে পারে চপল করা আছে হাত ওরা গান ব্ল্যাক করে আমি করি উৎপাত এই এই এই সব বড় তার সাথে আমার খুব ক্লোজ সিন কলকাতা থেকে বাংলাদেশ সবাই অস্থির যারা জানে না তাদের কাছে আছে শুধু কাঁচা বাদাম তোমার কাছে নাই তো কাকু ভাজা DJ DJ Remix Rahul Rahul Bahulia DJ DJ Remix.